ওরে শ্রী বললি কি করলি সোটার লোকে ধরা খাইলি ওরে শ্রী বললি কি করলি সোটার লোকে ধরা খাইলি ভাই আপনি তো অনেক সুন্দর গান করতে পারেন ও আপনার তো টিভিতে গান করা উচিত কথা ও তাতে করে মানুষ টিভি বন্ধ রাখতে পারবো কি জানাস আমি গান করে দুইটা মেডেল পাইছিলাম oh, দুইটা কেন একটা পাইছিলাম আমি গান শুরু করবার জন্য আর একটা পাইছিলাম আমি গান শেষ করবার জন্য হ্যাঁ? তা গান গা সালাম কেন না শুধু শুধু হিরো আলম রানা মন্ডলে ভাত মেরে লাভ আছে ভাই বনে কিন্তু নতুন ফরেস্ট অফিসার আছে একটু সাবধানে থাকতে হবে দূর কত বছর গেল আইলো ও মাগো ও মাগো ভাই তো দাঁড়ান দাঁড়ান বেশি ভাই জোগান জোগান গুলি লাগবো গুলি লাগবো পুষ্পা পুষ্পা ভাই শালা চোখে গানে চিত্ত লোকে পড়ে গা পুষ্পা নড়াচড়া করার চেষ্টা করবি না তাহলে তুই বাঁচবি কিনা জানি না আমি কিন্তু বাঁচবো না দে কিন্তু বল কত টাকা হলে আমার ছেড়ে দিবি আমার টাকা দিয়ে কিনতে স্যার টাকা লুপ লালো সামান নাই কিন্তু ডলার হলে অন্য কথা ঠিক আছে যা কত দুইশো দুইশো কোটি দিয়ে আমার কিনতে চাস দুইশো কোটি কথা বলি নাই দুইশো টাকা মাত্র দুইশো টাকা আর পঞ্চাশ টাকা দেওয়া যায় না পুষ্পা পুষ্পা ভাই এক কথার মানুষ বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি মরার আগে আমার শেষ ইচ্ছা আমি কোনোদিন এরকম বন্দুক হাতে নিয়ে নিই আমার খুব শখ আপনার বন্দুকটা একটু আমার হাতে দেন একটু ধরতে চাই এটা তোর ইচ্ছা মেনে আমার আজকে আমি প্রমাণ কথা কম তোর জীবনের শেষ ইচ্ছা হলো আমি যদি একটা হিরো আলমের গান শুনতে পাইতাম দুনিয়াতে এত শিল্পী থাকতে তুই হিরো আলমের গান কেন শুনতে চাস হিরো আলমের গান শুনলে আর দুনিয়াতে বাইসে থাকার ইচ্ছা করে না ঠিক আছে গান পেলে কর তো আমার মারালা মারালা আমার মারালা আমার মারালা আমার পাশে এই শালা তো দেখি পাগল হয়ে গেছে ওরে মারে কি লাভ শুধু শুধু পাগল মারে হাত গন্ধ করবো কেন এই যা তোরে মাফ করে দিলাম এসেছো তুমি হ্যাঁ, বনের মধ্যে সকল গাছ কাটে শেষ করলে তুমি ফরেস্ট অফিসার কি করো চাকরিটা দিয়েছেন ভুল মানুষই করে এর মুক্তি পাওয়ার কোনো উপায় নাই আমি আচ্ছা, স্যার এক সাধু তাই হয় চলেন যাই একটা সমাধান দিতে পারে ঠিক আছে চলো